আচ্ছা আমরা আজকে নিশ রিসার্চ একটা টুল বানিয়েছি ওটা নিয়ে একটু আলোচনা করব এটা আমার ওয়েবসাইটের মেনু বাটনে নিশ রিসার্চ টুল হিসেবে একটা আলাদা মেনু দেওয়া আছে এখানে গেলে আপনারা ভিজিট করতে পারবেন তো এটা দিয়ে আপনাদের নিশ রিসার্চে কীরকম হেল্প করবে এটা একটু আমরা দেখি আমি ফ্রিকুয়েন্টলি ভিডিও মেক করি না তো ফার্স্ট মেক সো কিছু ভুল থাকবেই রেকর্ডিং আচ্ছা যাই হোক এই ইন্টারফেসটা আসার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে একটি সার্চ বাটন ডোমেইন এরপর date source referring domain DR traffic and pages so এটা আপনাদের কিভাবে কাজে আসবে এখন নিজ রিসার্চ করার সময় অনেক সময় দেখা যায় মানে আমাদের রেফারিং কিছু ডোমেন থাকে ওগুলাকে অ্যানালাইজ করি কিন্তু নতুন করে আমরা কম্পিটিটর বের করতে পারি না সামহাও মনে করেন যেগুলো আমরা কিওয়ার্ড লিখে সার্চ করছি ওগুলার সার্ফে যে রেজাল্ট আসছে ওগুলাকে আমরা কম্পিটিটর হিসেবে ধরে নিই এবং এটাই নর্মাল বাট একটা রোড ম্যাপ থাকে না আমাদের বিষয়টা কি বিষয়টা হলো মনে করেন আপনি যে সার্ফে রেজাল্টকে দেখতেছেন ওগুলো এক মানে এক্সাক্টলি অনেকদিন আগে থেকেই একটা সাইড প্ল্যান রেডি করেই আজকে ওই পজিশনে এসেছে। সো কিছু সাইট পাবেন আপনি কিছু হার্ড কিওয়ার্ড র‍্যাঙ্ক করা আছে। কিছু সাইট যেগুলো আমরা খুঁজে পাই না। মানে কিওয়ার্ড রিসার্চ করার সময় যে অনেক লো ভলিউম কিওয়ার্ড মানে লো ভলিউম না এটাকে অ্যাকুরেটলি বলতে গেলে ওই ধরনের কিওয়ার্ডগুলো আসলে আমরা সার্চের সময় আমাদের মাথায় আসে না। তো ওগুলো কিন্তু সচরাচর আমরা চোখে পড়ে না। তাই ওই ওয়েবসাইটগুলো মানে আলাদাভাবে কোনো কম্পিটিশন ছাড়াই র‍্যাঙ্ক করে থাকে এবং হিউজ ট্রাফিক গেইন করে। তো ওটাকে আমরা কীভাবে ফিল্টার করে বের করতে পারি? যেমন মনে করেন এখানে আমরা নিই একটা ডোমেনে যে কিচেন টপিক এবং যে, যে ডোমেনের মধ্যে কিচেন ওয়ার্ডটা থাকবে, ওটা সে ফিল্টার করে বের করে আনবে। সো আমি বাইরে ক্লিক করলাম এবং সে ফিল্টার করলো এই যে দেখেন kitchen kitchen gadgets kitchen ten kitchen fifty two kitchen adventures এরকম আরও আছে তো ও কোন জায়গা থেকে এগুলো কালেক্ট করেছে ইজোয়েকের ডেটাবেস থেকে অ্যাড থাইট থেকে আচ্ছা এগুলো নিয়ে আমরা আলোচনা না করি আমরা যেমন মনে করেন ও সাতটা রেফারিং ডোমেন থাকা সত্ত্বেও তিনশো উনিশটা ট্রাফিক পাচ্ছে আমাদের কিন্তু তারপর এইখানে এই পেজ নাম্বারটা একটু ইগনোর করা উচিত। কারণ এটা এখন বেটা ভার্সনে আছে। অ্যাকুরেট পেজ নাম্বারটা এখন দেখাতে পারছে না। এটা ডেট বাই ডে আপডেট হবে। সো যেটা আমাদের কাজে আসবে, মনে করেন আমরা কিচেন ডোমেন খুঁজছি একটা রেফারেন মানে রেফারেন্স হিসেবে এবং আমরা চাচ্ছি যে দশ রেফারিং ডোমেন দশটা আছে ওই ডোমেনের জন্য। তারপরও ভালো ট্রাফিক গেইন করছে। এরকম কিছু ডোমেন আমরা খুঁজে বের করার জন্য যাতে আমরা ভালো কিছু কিওয়ার্ড ফিল্টার করতে পারি ওদের থেকে। ওরা কী কিওয়ার্ড টার্গেট করেছে যেগুলোর কারণে ওরা খুব কম ডোমেন থেকে রেফারেন্স পেয়েও ভালো ট্রাফিক গেইন করছে। তাই না? যেমন মনে করেন আমরা এটার জন্য দিই লেস দেন টেন মানে রেফারিং ডোমেন এই ডোমেনের জন্য রেফারিং ডোমেন দশটা থাকবে কিন্তু ভা এই traffic greater than sorry greater than two thousand দশটা রেফারিং ডোমেন খুব কম কিন্তু ট্রাফিক দুই হাজারের বেশি মানে ভালোই ট্রাফিক আছে ওই ডোমেনটাতে তো এরকম কিচেন এবং ডোমেনের নামের মধ্যে কিচেন থাকবে এগুলো আমাকে ফিল্টার করে দাও আমি বাইরে ক্লিক করলাম আচ্ছা এরকম কোনো ডোমেন সে আপাতত তাদের ডাটাবেজের মধ্যে নেই আচ্ছা তাহলে আমি এখানে বাড়িয়ে দিই পনেরোটা নাই, তাহলে আমি এখানে এক হাজারটা করে দিই। উম, আচ্ছা তাহলে যদি আমি এখানে কিচেন রুমটাই যদি তুলে দিই তো আচ্ছা এখানে আউটডোর দিয়ে দেখি পাঁচশো এখান থেকে আচ্ছা এখানে পাচ্ছি না হ্যাঁ, একটা পেয়েছি ফ্রিক আউটডোর্স রেফারিং ডোমেন আঠারোটা ট্রাফিক পাঁচশো থেকে বেশি মানে এক হাজার সামথিং এবং পেজ আছে দুশো তিরিশটা আচ্ছা আমরা সাইডটাকে একটু ঘুরে দেখি আসলে দেখানোর সময় কোনোটাই কিছু কাজ করে না এমনিতে কতগুলো সাইট পেলাম আচ্ছা। এটা ই কমার্স ওয়েবসাইট সো এটা আমাদের তেমন একটা কাজে আসবে না যদি ব্লক টার্গেট হয় আমাদের তাহলে এখানে আমি ধরে দিলাম কোনো আমার ডোমেন স্পেসে কোন ডোমেন দরকার নেই আমার দরকার রেফারিং ডোমেন এই রেফারিং ডোমেন দশের ভিতরের মধ্যে এবং ট্রাফিক থাকতে হবে আমাদের দুই হাজারের বেশি সরি দশ গ্রাফিক থাকতে হবে আমাদের দুই হাজারের বেশি তাহলে কি দেওয়া যায় এখানে and it yes টোটাল এখানে তিন লাখ ডাটাবেজ আছে এবং অনেকগুলোই আমরা রেজাল্ট পেয়েছি সো এখান থেকে আপনাদেরকে ফিল্টার করে দেখতে হবে এখন কি আমি পেতে পারি কোনো কিচেন ডোমেন দিয়ে না স্পোর্টস দিয়ে স্পোর্টসের মধ্যে পেল না রেফারিং ডোমেন আমি দশের থেকে বাড়তে দিয়ে অবশ্যই এখানে অনেক বেশি আসবে যেমন পেয়েছে দশ থেকে বেশি এতগুলো ডোমেন আমার রেফারিং আসছে তাহলে আমি দিই এখানে লেস দেন ফাইভ না পাইনি এবার কেন যদি করতেছ দেখানোর সময় দুই হাজার থেকে বেশি পাঁচশো হুম এটা ট্রাফিক কি ট্রাফিক 786 তো যদি আমরা টি ইনসপেক্ট করি তো ঠিক আছে এরকম একরটলি ওর কমি ট্রাফিক হ্যাঁ, যেমন আউটডোর নিয়ে যাদের উম সাইট প্ল্যানিং করার ইচ্ছা আছে তারা এই কিওয়ার্ডগুলো টার্গেট করতে পারে এবং সাইটটা কি, কি রোডম্যাপ ফলো করেছে যেমন আমি যদি এটা যে হাঁটতে পারে লেমন ট্রি কন্টেইনার টোস্টার টুলসটার একটা মেন দিক হলো যে আপনি অ্যাস্ট্রেপস স্যামব্রাশ ওই ধরনের যেগুলো সচরাচর টুলস আমরা ইউজ করে থাকি কিউআর রিচার্জ করার জন্য আমরা কি দিয়ে একটা টপিক দিই টপিকটা দিয়ে আমরা ফিল্টার করি যে এই স্যাটগুলো সার্ভের মধ্যে থাকতে পারবে না অথবা এই জিনিসগুলো যেগুলো সচরাচর করে আসছে আর কি যেমন ওইটা যদি না করে আপনার যাদের ওইটা সাবস্ক্রিপশন কিনতে পারেন না তারা এই নিউজ রিচার্জ করার জন্য এই টুলটা ইউজ করতে পারেন যেমন এই কিওয়ার্ডটা এটা কিন্তু সচরাচর আপনার মাথায় আসবে না মাথায় আসবে না যেমন আমি অ্যাজ ইউজুয়াল কেজের জন্য বললাম একটা সাইট যে যদি এটা টার্গেট করে থাকে এবং এটা মাত্র ট্রাফিক গেন করা শুরু করেছে সো আমি কেন এটা ফলো করব না তাই না এবং আমি সাথে এই তার আর্টিকেল স্ট্রাকচারটাও পেয়ে গেলাম এবং তার ক্যাটাগরি তারপর হ্যাঁ পোস্ট ক্যাটাগরিজও পেয়ে গেলাম হ্যাঁ আপনি বলতে পারেন যে এগুলো আমরা সার্ভের মধ্যে পেয়ে যে অন্যান্য সাইটের জন্য তো এখানে আমি এক্সট্রা কী পাচ্ছি ওরা অলরেডি আপনি র্যাঙ্ক করার সাইটকে অ্যানালাইজ করছেন আপনি এখানে যখন এও এই সাইটে অনেক কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারে আমি তা বলছি না আমি বললাম জাস্ট আপনি কিছু out of the box keyword পেয়ে গেলেন উইদাউট ইনভেস্টিং এনি টাইম তাই না? আর ট্রোরে বলতে আমি যেটা দুই থেকে তিন দিন সময় নিয়ে কিছু কি এই নিস রিচার্জ করে কিছু কিওয়ার্ড বের করি। একদম লো কম্পিটিভ সেটা এখানে আমি প্রায় আধা ঘন্টার মধ্যে আমি করে ফেলতে পারি। এবং কিছু এই আউট অফ দ্য বক্স নিশও গেন করতে পারবেন আপনি এখান থেকে যেমন এটা তো দেখানো যাবে কি আপনি মনে করেন কোনো একটা টপিক সার্চ করলেন এখানে যেমন গিফট গিফটের জন্য আমি কিছু পেলাম হ্যাঁ gift shop guides gift shops guide আচ্ছা একটা কুপন রিলেটেড তো আমি এই ফিল্টারগুলো খুলে দিলাম আচ্ছা রেফারিং ডোমেন বলে দিই আমি বলতে চাচ্ছি এখানে আমার ট্রাফিক পাচ্ছে গ্রেটার দেন পাঁচ হাজার এবং সাইডের ডিআর লেস দেন টেন এরকম কি সাইড আছে আছে এবং দেখেন গিভ নেমস আইডিয়াস ডিআর কম কিন্তু সাইডে ভালোই ট্রাফিক পাচ্ছে। এখানে তেরোশো হিউজ পেজ আছে। তো আমি ইটটাতে টার্গেট করি। এখানে আমার জন্য কম পেজ টার্গেট। খারাপ না ট্রাফিক। রেফারিং টু মানে আরও কম। তার আমি এই সাইডটাকে ঘুরে আসি। তারপর আবার এখানে আপনি এগুলো তুলে দিলাম অথবা এই জায়গাটা দেখতে পারেন ইজোইক ইজোইক থেকে কি কেউ পাচ্ছে হ্যাঁ এই যে থেকে আছে truck gift nice gifts no gifts inventory okay তারপর আমি এখান থেকে তুলে দিলাম দিলাম Mediavine Mediavine sorry Mediavine থেকে কি পাচ্ছে কোনো না পাচ্ছে না তাহলে ট্রাফিক আর একটু বাড়িয়ে দিয়ে ফিফটি থাউজেন্ড এখানে ডোমেন বাড়িয়ে দিয়ে হ্যাঁ সরি পাঁচ হাজার নিয়ে থাকবো আমি তুলে দিই এটার জন্য হ্যাঁ গিফটস মেড ইজি এটা হিউজ ট্রাফিক পাচ্ছি হিউজ পেজ আছে ডিআরও হিউজ সো এটা আমরা ঘুরে আসতে পারি সাইটটা এখন ইজয়কে যেহেতু অরিজিনাল এটা আপনারা জানেন নিশ্চয়ই এটার এই ডিএনএস অথবা name cheap maybe something like that এই টাইপেরই ওরা ইউজকে এটা কমপ্লিট করে থাকে ওদের হোস্টিংয়ের সমস্যা যাই হোক এটা একটা ব্লক সাইট ভালোই মিডিয়া ব্যান ট্রাফিক মিডিয়া থেকে পাচ্ছে ভালোই ট্রাফিক আছে বলা যায় আচ্ছা আহ যারা গিফট গিফটনেস গিফট নিস নিয়ে কাজ করছেন তাদের জন্য তারা এখান থেকে একটা ওভারভিউ নিতে পারেন তাদের ব্লগ থেকে কি কি তারা কভার করতেছে ওটাও আইডিয়া নেওয়া যায় কিওয়ার্ডও নিতে পারেন এখান থেকে অ্যাভারেজে কিওয়ার্ড না নিয়ে আপনার ক্যাটাগরি টার্গেট করে কি কিওয়ার্ড নিতে পারেন যেমন এখানে বয়ফ্রেন্ডের জন্য date husband for her babies and children এদের জন্য স্পেসিফিক কিওয়ার্ডগুলো আপনারা টার্গেট করে সাইট সাইটে একটা প্ল্যান রেডি করতে পারেন। How to make at to to এটা দেখেন এটা সচরাচর কিন্তু আমরা টার্গেট করার মতো কিওয়ার্ড না। যদি না আপনি একদম ডিপ রিচার্জ করে কিওয়ার্ড স্টাডি করেন আর কি। সো এটা আপনি ইজিলি পেয়ে গেলেন। তো এটা আপনার সার্চ ভলিউম কত? আট হাজার একশো হ্যাঁ, ভালোই সার্চ ভলিউম আছে। তো আমাকে স্টেপসে ফিল্টার করার দরকার কি? যে যদি আমি এখানেই মিডলি এভাবেই পেয়ে যায় একদম কম সময়ের মধ্যে সো কিওয়ার্ড মানে এই টুলটা ইউজ করে আপনারা নিজেদের মতো করে এটাকে ফিল্টার করে নিতে পারেন কাজে লাগাতে পারেন আর ইম্পোর্ট ডেটটা এটা ডে বাই ডে আপডেট হবে এখন যা রেজাল্ট দেখাচ্ছে তা হলো যে দুই হাজার বাইশের পাঁচ মাসের বিশ তারিখ ডেটটা দেখাচ্ছে সো এটা আপডেট হবে সামনে সো আপাতত এটুকুই আর এই কিওয়ার্ড নিয়ে যদি কোনো ফুলটা নিয়ে কোনো কোয়েশ্চান থাকলে বা কিছু জানার ইচ্ছা থাকলে বা এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় তাও যদি কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ